futureforest.com. এখানে হত্যা করা হয়েছে যে ইতিমধ্যে এখানে বদ্ধভূমি ঘোষণা করা হয়েছে এখানে রাম রায় লিখে রয়েছে এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি শুধু মানে অনুরোধ করবো যে আপনি এমন এক সময় ঠাকুর হয়ে আমি অনুরোধ করবো পাশাপাশি আমি কি উপজেলায় অনেক জিনিস আমাদের রয়েছে ওনার মুখে কিছু শুনে ইতিমধ্যে ওনার এই কয়েকদিনের ভিতরে কিন্তু একটা সুনাম ছড়িয়ে পড়ছে উনি নাকি খুব খানে বসে সম্পৃক্ত থাকতে আজকে এসে মূলত আপনাদের কথা জানবার জন্য আপনারা কেমন আছেন আপনাদের সঙ্গে আমি একটু পরিচিত হব আপনাদের কি কি সমস্যা আছে সে আমি একটু জানবো থাকে তখন তিনি হয়তো শুরু করবেন কারণ আমার সামনে এখন ইলেকশনটাই প্রধান কাজ তবে আদর্শ নিয়ে আমি আমার প্রশাসনকে পরিচালিত করতে চাই আমার অফিসারদের নিয়ে জিনিসটা আমি বলেছি প্রথমে যে তোমরা তিনটা বিষয়ের উপর সবসময় গুরুত্ব দেওয়া যে আমাদের